টেনা পুরাই হারায় যাই পুরাই হারায় যায় টেনা পুরাই হারায় যাই পুরাই হারায় যায় এইটা গাইতেছিস কেন কোনটা গাম পরের টাকা আমি বিজি সকালবেলা সুট বুট টাইপের সবাই যায় অফিস আদালতে আর এইদিকে কালা করে পলা আছে কেউ জানে না ভাই ওর সম্পর্কে ঠাই হোমি ঠাই দেখো বাবা দেখো মা আমি কত নাম করা খবরের কাগজে আমার ছবি হাতে হাত করা জেল থেকে বাইর করে আমার বড় নেতারা গাড়ির ভিতর দিয়া যায় ব্রিফ কেস চাকায় ভরা এ শহরের সবচেয়ে দামি এলাকায় আমার বাড়ি রাস্তা ব্লক হইয়া যায় আমার তো বড় গাড়ি এক সময় ছিলাম আমি ওই রাস্তার ভিকারি এখন আমি কিং অফ কালাকার বারে My God, how তখন ছিলাম এখনো আসি র্যাপ মিউজিক ভালোবাসি দেখ ধুয়াটা কাশি এক লগে ভাই ব্রাদার এখানে আসি ভায়া তো ঠিক আসি ভায়া তোরা কি চাস কি ভায়া নগদে আমি দিব বসা দিব বসা এই এইখানে আইসি আবার আইসি তো কাঁপাইতে তখন মাথা মুথা ঝাঁকাইতে সামলাইতে কঠিন হইয়া যাইব জিনিসপাতি থামাইতে তো ভাইয়া ঠিক আছে ভারী জিনিসপাতি দেখো অটোমেটিক রেডি জায়গা মতো পুরো স্টেডিয়াম লোকাল মিলিটারি ইয়ে ইয়ে ইয়ে ইয়ে খেলতেছে খেলতে খেলার মতো ওয়াইসে গেছে পোলা পান ভাইয়া দেখছি কত ইয়ে Let's get it, kids! কিরে কিবরিয়া আসসালামু আলাইকুম আব্বা ওয়ালাইকুম আসসালাম আজকে কি বার শুক্রবার হ্যাঁ তুই কি জুম্মার নামাজ পড়ছস আরে হ্যাঁ, আব্বা আবার জিগায় এরকম বাদ যায় নাকি আমার ছেলে আই আরেকটা কাজ করতে হয় বুঝে গেছো শোনা না ডে আমি ও সন আমি ভুলি নাই ওকে সুরাতুল কাহাফের প্রথম দশ আয়াত বা শেষের দশ আয়াত জুম্মার দিন যে পাঠ করবে তাহলে সে কিন্তু দাজ্জালের ফিতনা থেকে সেফ থাকবে ইমিউন ইমিউন অর্থস্ত মনে না আব্বা আসলে বিং আমি সৈয়দুল কাহাব মুখস্ত করতে পারিনি বাসার বাইরে আশফাকবের পিসিডা পুরো সৈয়দুল কাহাব মুখস্ত করে ফেলাইছে আর তুই এখন দশটায় আগে মুখস্ত করতে পারলি না Don't worry, Uncle. Kibbs got a new concert just in few hours. The sorry dad আমি চিন্তা করে দেখবো ব্যাপারটা কনসার্ট কর না ও শে গাইস সৈয়দুল কাফ ওকে সৈয়দুল কাফ সৈয়দুল কাফ শুক্রবার শুক্রবার ওকে মনে রাখবেন প্রথম দশ প্রথম দশ প্রথম দশ হাত হ্যাঁ। শেষ দশ হাত ফ্রাইডে ইটস ফ্রাইডে বল বল ফ্রাইডে বল ইটস ফ্রাইডে সৈয়দুল কাফ okay remember that remember that বলে দিচ্ছি আবার বলে দিচ্ছি নো প্রবলেম রিমেম্বার দ্যাট আসসালামু আলাইকুম Assalamu alaikum warahmatullahi wabarakatuh. It's your boy Kids right here, back in town for some action. And Suratul Kahfir এই হাদিসটা নিয়ে আমি যতটুকু জানি there are some ইখতলাফ between the scholars but majority of the scholars support this. So আপনি যদি মুখস্থ না থাকে এই সুরাতুল কাহাফের প্রথম দশ বা শেষের দশ আয়াত মুখস্থ করে রাখবেন ইনশাআল্লাহ আপনি সেফ থাকবেন দাজ্জালের ফিতনা থেকে এটা প্রত্যেক ফ্রাইডে পড়তে হবে সো ফ্রাইডে পড়লেন নেক্সট ফ্রাইডে পর্যন্ত আপনি আলহামদুলিল্লাহ safe that's it for today যদি ইনফরমেটিভ বা হেল্পফুল লেগে থাকে ভিডিওটা শেয়ার করে দিতে ভুলবেন না আমাদের সাথে নতুন হয়ে থাকলে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ইউ সো মাচ